আমি অনুরোধ করবো এই কর্মশালায় সেটা ঢাকাতে বিআরটি চেয়ারম্যান মহোদয় আছেন অনেক বিআরটিসি একটা জানি সেটা হচ্ছে কর্পোরেশন আমি প্রত্যেকের কাছ থেকে বক্তব্য এবং মতামত আশা করব এবং যে পয়েন্টগুলো আছে এগুলো আমরা বিতরণ করে দেব আমাদের মধ্যে সমাজ বিষয়ে আমাদের কি কি শাস্তি এবং কি ক্ষেত্রে তিন মিনিটের মধ্যে দেরি হয়েছে এই জন্য তিন মিনিটের জন্য দুঃখ প্রকাশ করতেই রাস্তায় গাড়ি কোন দিক থেকে চলবে সেটা জানতে পারি এবং আমরা তাদের জন্য যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা আমাদেরকে কিছুটা হলেও সার্থক বলে মনে করতে পারি আমার সাথে নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ সাংবাদিকবৃন্দ সকলকে সুন্দর নিরাপদ সড়ক পাই এই হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রমের বাস্তবায়ন করবে এই জাতি গোষ্ঠীর তাদের আত্মপরিচয় শিশুকে ধর্ষণ করে আমরা আশা করব আমরা দাবি জানাই যে আসলে সরকার আদিবাসী দিবস থেকে যোগ দাবি জানাচ্ছি বর্তমান আদিবাসীদের ঘোষণাপত্রে সুস্পষ্ট লেখা আছে কিন্তু এই অধিকার আলোচনা সভায় সভাপতি এবারে আহ্বান জানাবো ত্রিপুরা আজকে আদিবাসী দিবস আদিবাসী শিক্ষকদেরকে পাত্রপুঞ্জ শিক্ষকদের

ধন্যবাদ মিডিয়া গাড়িগুলো যাইতেছে আর গাড়ির লোকে বই থাকবে এখানে তো আমরা আজকের এই মানববন্ধন থেকে তাদের প্রতিও দাবি রাখছি তাদের এই মিথ্যা শক্তভাবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ নেবেন টাকা ঘুষ খায় দশ হাজার টাকা দুই হাজার টাকা ঘুষ খায় সঠিকভাবে আপনারা জানেন একটি মিথ্যা মামলায় জনসাধারণের স্বার্থকে উদ্ধার করতে মুক্তির জন্য রাস্তায় মানববন্ধন দাঁড়িয়েছেন এতে এটাই প্রমাণ হয় জনাব মোহাম্মদ কবির হোসেন হালাদার একজন স্বতন্ত্রমূলক কারণ ওই যে ব্যাংক ম্যানেজার সাধারণ মানুষের রক্ত চাকরি দুইটি স্যার তার মধ্যে গণসচেতনা সচেতনতা মতো দেখবেন কারণ এটা একটা গ্রেপ্তার করার জন্য সবচেয়ে সুসফল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কার্যক্রমের সাথে আমাদের স্থানীয় প্রশাসন বিজেপি পুলিশ আমচার এবং র্যাব তাদের সাথে সমন্বয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত বিভিন্ন উপজেলা উপজেলা চেয়ারম্যান কিন্তু আছেন চলে গিয়েছে ওদিক দিয়ে কক্সবাজার থেকে ইয়াবা আসলে সেই বন্ধু আর সম্প্রতি যে বিশেষ অভিযান চলছে সারা দেশব্যাপী সেই সম্ভবত চিঠি আছে আমাদের উদ্বোধন দপ্তর থেকে উৎপাদন করে কিন্তু এটা কোনোভাবে পরিবহন করা

তারা হচ্ছে গিয়ে মনে করেন নিয়মিত বয়স্ক ভাতা পাবেন যারা বিধবা বা দুস্থ মহিলা আছে তারাও ভাতা পাবেন প্রতিবন্ধীরা ভাতা পাবেন এই যে ভাতাটা দেওয়া হয় ভাতের সাথে স্মরণ করি পুনরায় আবার জাতির জনকের সাথে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি চিত্তে স্মরণ করি গণপ্রজাতন্ত্রী যেই ব্যক্তির জন্ম না হলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ভাতা পেয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারতাম না সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ এই মাসটি বাঙালি জাতির জন্য একটি শোকের মাস

মাছের নিচে কুটতে না এখানে মাছ বেশি স্যার কেমন মাছ আছে terus ya bisa diimkan turun 啦。 فوزا عظيما এবং কিছু দেশীয় দালালরা আরো বৈশ্বিক দাঁড়িয়ে